আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাতাম আলামাল্লা নবী আবাদ আমাবাদ প্রশংসা আল্লাহ সোমনা তালার জন্য অতপর তারই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত কাল্লাহ মামিন আজকে কথা বলবো আমাদের এই ভারতবর্ষের মাটিতে কে প্রথম ইসলাম নিয়ে আসেন মানে কোন ব্যক্তি প্রথম ইসলাম নিয়ে আসেন হ্যাঁ এটাকে নিয়েই বহু পীর তাদের বিনা পুঁজির ব্যবসা করে খাচ্ছে কেউ বলে থাকেন যে এদেশের মাটিতে ইসলামকে নিয়ে এসেছেন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেউ আবার বলে থাকেন ফুরফুরার দাদা হুজুর নাকি এদেশের মাটিতে ইসলাম নিয়ে এসেছেন তাহলে ইসলাম তাদের মাধ্যমে এসেছে তাদের বয়স তো খুব বেশি নয় তার মানে তার আগে কি ভারতবর্ষে ইসলাম আসেনি হ্যাঁ মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদেরকে আমি তথ্য সম্বলিত ভিডিও উপহার দিতে যাচ্ছি এটা সবারই জানা প্রয়োজন বলে আমি মনে করি কারণ জানবেন না কোন ব্যক্তি ভারতবর্ষের বুকে ইসলাম নিয়ে আসলো অথচ এই ভারতবর্ষের বুকে ইসলাম নিয়ে আসার ব্যাপারে বহু মানুষের ভুল ধারণা রয়েছে ভুরি ভুরি মানুষের মধ্যে কনসেপ্ট ব্রেনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে অমক পীর কেবলা এনেছে অমক পীর এনেছে নাউজুবিল্লা মিন জালিক আসুন ভারতের বুকে কে প্রথম ইসলাম এনেছে যদি আমরা তাই বলি তাহলে আমরা বলতে পারি যে ভারতের বুকে প্রথম যিনি মুসলমান হয়েছিলেন তিনি হচ্ছেন কেরালার একজন রাজা যার নাম হচ্ছে চেরামান পেরুমল হ্যাঁ চেরামান পেরুমল তার ইসলাম গ্রহণের একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে সেদিন ছশো সতেরো খ্রিস্টাব্দর সতেরোই রজব তিনি ছাদের উপরে ঘোরাফেরা করছিলেন এমতো অবস্থায় হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখলেন চাঁদটা দ্বিখণ্ড হয়ে গেছে তিনি অবাক হয়ে গেলেন একটা চাঁদ হঠাৎ করে দু আলাদা হয়ে গেল তখন তিনি তার সভা পরিষদদেরকে ডেকে এবং স্থানীয় আরও যারা পণ্ডিত ছিলেন তাদেরকে ডাকলেন ডেকে এই চাঁদ দ্বিখণ্ড হওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন এটার উত্তর কেউই সঠিকভাবে দিতে পারল না আর কেরালা আর সৌদি আরবের ব্যবধান মাঝে একটা সমুদ্র অর্থাৎ খুব বেশি দূর নয় কেরালা থেকে সৌদি আরব তো সেখানেই বরাবরই আরব বণিকরা ব্যবসা খাতিরা আসতেন তখন এই রাজা চেরামান পেরুমাল এক আরব বণিককে জিজ্ঞাসা করলেন তো তিনি বললেন যে হ্যাঁ এই ঘটনাটা ঘটিয়েছেন আমাদের দেশের আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি একজন নবী তো তিনি করলেন কি চলে গেলেন সেখানে মানে চেরুমান পেরুমাল তিনি চলে গেলেন যে দেখি সে কোন ব্যক্তি তার কাছে আমি গিয়ে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয় জানব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে গেলেন গিয়ে সেখানে তিনি তার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নাম দিলেন তাজউদ্দিন হ্যাঁ তিনিও একজন সাহাবি তার মাধ্যমেই এই ভারতবর্ষের বুকে ইসলাম এসেছিল এই তাজউদ্দিন অর্থাৎ কেরালার রাজা চেরামান পারুমাল তিনি ইসলামটাকে নিয়ে এসেছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন বেশ কিছুদিন থাকার পর তো তখন যিনি বাড়িতে রিটার্ন আসছিলেন তার সাথে সঙ্গী সাথীর ছিল দশ থেকে বারো জন তাদের মধ্যে বিখ্যাত একজন সাহাবি মালিক ইবনে দিনার রাজিয়াল্লাহতলা আনু এবং তার পুত্র হাবিব ইবনে মালিক রাজিয়াল্লাহতলা আনু সহ দশ বারো জন এর একটা কাফেলা নিয়ে কেরালায় রিটার্ন হচ্ছিলেন মানে চেরামান পেরুমল অর্থাৎ তাজউদ্দিন সাহেবের সঙ্গে রিটার্ন আসছিলেন আস্তে আস্তে পথিমধ্যেই রাজা অসুস্থ হয়ে পড়েন উমরে সালাহ বলে একটা জায়গা সেখানে তিনি মারা যান অর্থাৎ রাজা এবং মারা যাওয়ার পূর্বে একটা ওসিয়ত নামা লিখে যান যে এরা আমার খুব কাছের মানুষ এরা ইসলামের সমর্থক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এরা মেনে নিয়েছে সুতরাং এদের জন্য থাকার খাওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয় তারপরে মালিক ইবনে দিন আর রাজিউল্লাহ তালাহনু পুত্র হাবিব রাজিউল্লাহ তালাহনু এবং সাথে আরও যে তার কাফেলা ছিল আট নজনের তারা উপস্থিত হয়ে হয়ে গেল কেরালায় কেরালায় উপস্থিত হয়ে সেখানে তাদেরকে সাদরে সম্ভাষণ জানানো হলো এবং সেই রাজার যে গ্রাম অর্থাৎ কেরালার কুদুলগারু তালুকের মেসাল গ্রাম কুদুলগারু তালুকের মেসাল বলে একটা গ্রাম সেই গ্রামে তারা বসবাস শুরু করলো এবং ইসলামের প্রথম মসজিদ তৈরি হলো সেখানে যে মসজিদের নাম হচ্ছে চেরামান জামে মসজিদ হ্যাঁ চেরামান জামে মসজিদ ভারতবর্ষের বুকে যখন প্রথম তৈরি হয় তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবিত ছিলেন অর্থাৎ ভারতবর্ষের বুকে ইসলাম কে আনে যদি এটা বলেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবিত জীবিত দশাই সাহাবিরাই এদেশে ইসলামকে নিয়ে এসেছে কোনো পীর নয় তো সেখানে মসজিদ স্থাপন করা হলো আর সেই মসজিদের নাম দেওয়া হলো চেরামান জামে মসজিদ যেদিন মসজিদটা তৈরি করা হয় সেদিন তারিখ ছিল ছশো উনত্রিশ খ্রিস্টাব্দ তার মানে এই মসজিদটা বহু পুরনো আজও রয়েছে বিদ্যমান কেরালায় চলে যান ওই মেশাল গ্রামে আজও পাবেন আপনি যদিও কয়েকবার সংস্কার করা হয়েছে মসজিদের পাশেই একটা গর্তের মতো খনন করে সেখানে অজুর ব্যবস্থা করা হয়েছে যদিচ মসজিদ মেরামত করা হয়েছে ঠিকই তবে ওই গর্তটা যেটা পুকুরের মতো করা হয়েছিল সেটা কিন্তু আজও বিদ্যমান আর ওই মসজিদের গায়ে লেখা রয়েছে যে এটা তৈরি ছশো উনত্রিশ এডি খ্রিস্টাব্দে সুতরাং এই মসজিদ যে তৈরি হয়ে গেল চেরামান জামে মসজিদ এই মসজিদের প্রথম খতিব বা ইমাম যাকে বলি তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অত্যন্ত একজন প্রিয় সাহাবি মালিক ইবনে দিনার রাজি তালু এবং তিনি মারা যাওয়ার পর তার পুত্র হাবিব রাজিউল্লাহ এই মসজিদের ইমামতি করেন হ্যাঁ তার কবর মানে মালিক ইবনে দিনার রাজি তালুর কবরও কেরালায় অবস্থিত রয়েছে সুতরাং ভারতবর্ষে ইসলাম এনেছেন সাহাবিরা এবং কেরালার রাজা চেরামান পেরুমল যদিও তিনি ইসলামটাকে নিয়ে পৌঁছতে পারেননি প্রতিমধ্যে তার মৃত্যু ঘটে যায় সুতরাং কোনো পীরের পাল্লায় বা কোনো দরবেশের পাল্লায় কিংবা যারা মিথ্যা কিচ্ছা কাহিনী রটায় তাদের পাল্লায় না পড়ে এটাই হচ্ছে অরিজিনাল ইতিহাস আপনি সার্চ করে দেখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত